আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই welcome to my Facebook page তো রাইট নাও গাইস আমরা আছি তিনশো ফিট লগে আছে কে মইন মইন হ্যাঁ, কতদিন পর আসছিস তুই আসবো না মুকুর চাকরি চলে গেছে মুকুর চাকরি চলে গেছে আর চাকরি না আসলে আমরা সবাই টিম ঠিক আছে মুকুর চাকরি খাই দিবি তুই হ্যাঁ এটা কি আমার সাথে কে ম্যাজিক বয় হ্যাঁ তুমি সবাইকে ম্যাজিক দেখাও হ্যাঁ, সালাম দিবা না বড় ভাই আলাইকুম ভাইয়া আসলে আদমি আদমি আদমি হ্যাঁ। মামা কিন্তু কিছু খাওয়াইবা তাইলে কইতাছি ব্যবস্থা আচ্ছা, যাই হোক আমরা অনেক দিন পরে সবাই একসাথে আসছি স্টান প্র্যাকটিস করতে আসলে স্টান প্র্যাকটিস করা হয় কিন্তু সিভিলে সিভিলে যাই হোক কেমন বাবা এক বাচ্চার হ্যাঁ ও করলা ঠিক আছে এই ভাই একটা ডায়লগ দাও তো পর্ষা ডায়লগ এখন তো মেয়ে হয়ে গেছে এগুলো হ্যাঁ। হয় না যাই হোক আমাদের সাথে কিন্তু মানজি আসছে অনেকদিন পর আসসালামু আলাইকুম মানজি আপা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আমি কি সাগরের ভিডিওতে হ্যাঁ হ্যাঁ কেমন আছেন সাগর ও সাগরের কি সাগর ভাই বন্ধু সাগরের কি কি আমার পেজ এটা ও তোমার পেজে না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সাগরের পেজে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন যাই হোক অনেকদিন পর হচ্ছে আমরা সাগরের এলাকায় আসছি এলাকা মানে এলাকা মানুষ ঘাড়াইবো আমার এলাকা না আমি থাকি মোহাম্মদপুর অফিসে কেন তো এক জায়গায় থাকতেই তো পারে এখন আমরা এই তার মানে এখন এই এলাকার মানুষজন আমরা এই তুমি বাণিজ্য মেলা গেছিলা না রে আমি ভাবছিলাম তোমার বাণিজ্য মেলা নিয়ে যাব তুমি কিছু কিনে সাগর প্লিজ কথাই বলো না তুমি তো ঠিকই আসছো না না আমরা কেউ আসিনি আমরা যে জায়গায় যাই একবার যদি আমার জন্য একটা কিছু কেউ কিনে নিয়ে আসতাম বুঝতাম আমরা আজকে যাবো বাণিজ্য হ্যাঁ। বাণিজ্য মেলা তো শেষ হ্যাঁ, ওই জায়গায় ঘুরে আসবো ভাবছিলাম তুমি আঙ্গল লাগে টকি বকি নিয়ে আইছো আচ্ছা টকি বকি কি তুমি টকি বকি কি জানো নি চকলেট তুমি নাকি তোমার নাকি ওয়ার্ডবের উপরে অনেক চকলেট থাকে আমি শুনছি তোমার নাকি কই ওয়ার্ডবের উপরে চকলেট থাকে অনেক হইছে ওরে বাবা রে বাবা আর মান এতদিন পরে আইসো তোমার অনুভূতিটা কেমন আগের মতো কি তিন ছবি পাইছো আগের মতো না অনেকটা চেঞ্জ হয়েছে আগে মানজিয়ারে যেতাম পিছনে একটা ব্যাগ ঠিক আছে একটা হেলমেট পরতো চুপচাপ থাকতো আসতো হাসতো চুপচাপ থাকতাম না আগে আমি যাই হোক আমি ওইদিকে যাই থাকো টাটা আল্লাহ হাফেজ আসা হলো তিনশো ফিট হ্যাঁ অনেকদিন পরে তুমি তুই গত সপ্তাহে এলি গত সপ্তাহে না হ্যাঁ? হ্যাঁ, খিচুড়ি খেলাম মনে নাই ওই দিনটা স্টান করতেছে হ্যাঁ আজকের ভিডিওটা এই পর্যন্তই ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই পেজটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো কোনো ভিডিও দিব tata have fun peace love you all